আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন বন্ধুরা আমার চ্যানেলের মধ্যে যারা রয়েছেন তারা অবশ্যই সবসময় দেখতে চান যে ফ্রি আর্নিং এর উপরে ভিডিওগুলো সুতরাং আমি চেষ্টা করি আমি রিসার্চ করে যে সমস্ত ভিডিওগুলো বা অ্যাপস গুলো বা ওয়েবসাইট গুলো আপনাদের উপকারে আসে সেই ভিডিও সেটির উপরে ভিডিও দেওয়ার জন্য আজকে যে ওয়েবসাইটটি শেয়ার করতে যাচ্ছি তারা সেটি আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন ফ্রি বিটকয়েন আর্নিং এর উপরে বেশ কয়েকটি ভিডিও দেওয়ার পরে আপনারা অনেকেই অনুরোধ জানিয়েছেন যে এই সমস্ত ওয়েবসাইট বা অ্যাপস গুলো কন্টিনিউ করার জন্য তার মানে ভিডিও দেওয়ার জন্য সুতরাং আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সবসময় চেষ্টা করা হয় ফ্রি বিটকয়েন এর উপর ভিডিও দিতে এবং আমি সবসময় চেষ্টা করি যে আপনারা যেহেতু মোবাইল ইউজ করেন সুতরাং মোবাইল ইউজ করে যাতে আর্নিং করতে পারেন সেই ছোটখাটো বা শর্টকাট এগুলো দেখিয়ে দেই যাতে করে আপনারা মাস শেষে বড় ধরনের ইনকাম না হলে ছোট ছোট ইনকাম জেনারেট অ্যাড করতে পারেন আজকে যে ওয়েবসাইটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে buymine.io ডট এটি একটি ফ্রি বিটকয়েন আর্নিং এর একটি ওয়েবসাইট এবং পাশাপাশি এটি ফ্রিতে এবং পেইড দুটো মেথডে আপনি কাজ করতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বে এই ওয়েবসাইটটি সম্পর্কে একটি বিস্তারিত তথ্য দেই আমি সবসময় চেষ্টা করি যে কোনো অ্যাপস বা ওয়েবসাইট এর পর ভিডিও বানানোর পূর্বে সেই অ্যাপস বা ওয়েবসাইটটি কতদিন ধরে মার্কেটে রয়েছে এবং তার পেমেন্ট কেমন এবং রিভিউ কেমন রেটিং কেমন এগুলো দেখে কিন্তু আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি সুতরাং আমি প্রথমেই এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে দেখতে পেলাম যে এটির উইড্রো হচ্ছে প্রায় ফোনে দুই বিটিসি আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়ান বিটিসি মানে তার মানে ওয়ান বিটিসি সমান হচ্ছে প্রায় নয় লাখ টাকার মতো বাংলাদেশি টাকায় সুতরাং এটি অনেকগুলো টাকা পেমেন্ট করেছে এবং পাশাপাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় 5.972224 BTC কিন্তু অলরেডি ইনভেস্ট হয়েছে এই ওয়েবসাইটটির মধ্যে এবং টোটাল ইউজার হচ্ছে 22776 জন সুতরাং আপনি এতটুকু দেখেই বিশ্বাস করতে পারেন যে এই ওয়েবসাইটটি দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে এবং এটি পেমেন্ট দিয়ে আসছে পেমেন্ট নিয়ে যেহেতু কোনো ঝামেলা করেনি অদ্যাবধি সুতরাং আপনি এই ওয়েবসাইটটিতে ফ্রিতে এবং পেইডে দুটো অপশনে কাজ করতে পারেন সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত এই ওয়েবসাইটটির বিস্তারিত তথ্য আমি জানাবো কিভাবে এখান থেকে মাইনিং করবেন বা বিটকয়েন গুলো ফ্রিতে আর্নিং করবেন সেটি ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে করে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং বেশি বেশি শেয়ার দিন লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার জন্য পরবর্তী ভিডিও কি হতে পারে সো ফিরছি একটু পরেই সাথে অলরাইট সো লেটস আজকের মূল ইন্টারফেসে তার মানে বাইমাইন.io এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটিতে আসার পরে প্রথমত আপনি সাইন আপ বোনাস পাচ্ছেন প্রায় 500 জিএস সেকেন্ডে এবং পাশাপাশি এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন যে ডিপোজিট করার আমি আপনাকে অনুরোধ জানাবো আপনি প্রথমে ফ্রিতে কাজ করবেন ফ্রিতে কাজ করার পরে যদি আপনি বেনিফিটেড হন তাহলে অবশ্যই সেই পেমেন্টগুলো একবার দুবার উইথড্র নেওয়ার পরে যদি অ্যাক্সেস পেমেন্ট যদি থেকে থাকে তার মানে বিটকয়েন থেকে তাকে সেটি ইনভেস্ট করে আরো বেশি আর্নিং করবেন আমি আপনাকে সবসময় রিকমেন্ড করবো যে ওয়েবসাইট গুলো দীর্ঘদিন ধরে মার্কেটে আছে সেগুলো অবশ্যই আপনাকে কাজ করতে হবে সেগুলো দেখে শুনে সো প্রথমে যে কাজটি করবেন আপনাকে এখানে স্টার্ট মাইনিং করার জন্য এখানে ওয়েবসাইটের তার মানে বিটকয়েন অ্যাড্রেসটি দিতে হবে এখন আপনাকে আমি বলে রাখি অনেকেই নতুন তারা জানেন না যে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটি কোথায় পাওয়া যাবে আমি আপনাকে অনুরোধ জানাবো আপনার যদি কয়েন বেসের মধ্যে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই গুগলের মধ্যে গিয়ে কয়েন বেস লিখবেন কয়েন বেস লিখে আপনি আপনার আপনার পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস দিয়ে কয়েনবেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন কয়েনবেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করলে আপনার সুবিধা কি অর্থাৎ আপনার অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি বেশ কয়েকটি ওয়ালেট ইউজ করতে পারবেন ওয়ালেটগুলো হচ্ছে লিকুইড এক্সআরপি জেড ক্যাশ আর অনেকগুলো কিন্তু রয়েছে সুতরাং আপনি যদি পেমেন্ট নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এইখানে কয়েনবেসের মধ্যে অ্যাকাউন্ট রাখতে হবে প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হবে যে ওয়ালেটগুলো আপনি ইউজ করতে পারেন সেই ওয়ালেটগুলো এই হচ্ছে এটি সো আমি অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি এবার আমি বিটকয়েনের মধ্যে ক্লিক করছি বিটকয়েনে ক্লিক করার পরে ওয়ালেটে ক্লিক করতে হবে ওয়ালেটে ক্লিক করার পরে রিসিভে ক্লিক করতে হবে রিসিভে ক্লিক করার পরে জাস্ট আপনি এখানে একটি অ্যাড্রেস দেখতে পাবেন এই অ্যাড্রেসটি আপনাকে কপি করতে হবে কপি করার পরে সরাসরি আপনি বাই মাইন্ড ডট আই এর মধ্যে চলে আসবেন এরপরে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পরে এখানে কিন্তু স্টার্ট মাইনিং করে দিলে কিন্তু আপনার মাইনিং শুরু হয়ে যাবে তার মানে আপনার অ্যাকাউন্টের মধ্যে মাইনিং হওয়ার পর পরে বিটকয়েনগুলো জমা হতে থাকবে সুতরাং আমি এটি শুরু করে ফেলেছি এবার শুরু করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার বিটকয়েনগুলো শুরু হয়ে গিয়েছে তার মানে আপনি যখন ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটি তখন আপনার মাইনিং স্টার্ট হয়ে যাবে এই যে মাইনিং অটো মাইনিং হচ্ছে তখন আপনি আস্তে আস্তে কোনো রকম কাজ না করে এই ওয়েবসাইটটি থেকে নির্দিষ্ট নির্দ্বিধায় বিটকয়েন বিটকয়েনগুলো আর্নিং করতে করে ফেলতে পারবেন আমার অ্যাকাউন্ট তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু আমার পাঁচশো জিএস পার সেকেন্ড এখানে জমা হয়ে গিয়েছে এবং পাশাপাশি এখানে টোটাল প্রাইস সেটি কিন্তু ইনক্রিজ হচ্ছে আমার এটি হচ্ছে ব্যালেন্স এই ব্যালেন্সটা কিন্তু ইনক্রিজ হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় করে করে আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে সুতরাং এটি যে ট্রাস্ট ওর্দি বা বিশ্বাসযোগ্য সেটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মুখের কথা নয় আরেকটি অপশন রয়েছে সেটি হচ্ছে রেফারেল রেফারেলের মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে এখান থেকে রেফারেল করে করে কিন্তু আর্নিং জেনারেট করার অপরচুনিটি রয়েছে এখানে যে লিংকটি দেখতে পাচ্ছেন এই লিংকটি অবশ্যই আপনি কপি করবেন কপি করার পরে আপনি ফ্রেম করবেন তার মানে বিটলির মাধ্যমে ছোট করে আপনি বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে বিশেষ করে Facebook Twitter blog site Telegram channel WhatsApp group বা যে সমস্ত প্লেস এর মধ্যে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে সে সমস্ত প্লেস এর মধ্যে আপনি যদি এটি শেয়ার করেন তাহলে শেয়ারের এগেনস্টে আপনি আরো বেশি আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজে সুতরাং এক কথায় বলা যায় এই ওয়েবসাইটটি একদিকে আপনার মাইনিং করার সুযোগ দিচ্ছে অপরদিকে আপনাকে রেফারেল করে আর্নিং জেনারেট করার সুযোগ দিচ্ছে এবং আরেকটি অপশন রয়েছে সেটি হচ্ছে এফিলিয়েট কমিশন পাওয়ার কিন্তু এখানে পসিবিলিটি রয়েছে এখানে অ্যাফিলিয়েট আর্নিং করে আপনি ইনকাম করতে পারেন আরো বেশি পরিমাণ সো আমি আমার ড্যাশবোর্ডে চলে আসছি ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমার কত মাইনিং হয়েছে সেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অ্যাকাউন্ট করতে না করতে প্রায় আমার এই মাইনিংটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে তার মানে বিটকয়েন অ্যাড হয়ে যাচ্ছে সুতরাং আপনি নিঃসংকোচে এই ওয়েবসাইটে কাজ করতে পারেন জাস্ট আপনি ওয়ালেট দিয়ে দিবেন ওয়ালেট অ্যাড্রেসটি দেওয়ার পরে এটি ফেলে রাখবেন ফেলে রাখার পরে আপনি কয়েকদিন পরে এখান থেকে গুলো নিতে পারবেন এখান থেকে উইথড্র নেওয়ার অপশনগুলো আমি দেখাচ্ছি উইথড্র ফান্ডস এর মধ্যে আপনি যখন ক্লিক করবেন উইথড্র ফান্ডস এর যাওয়ার পরে আপনি এখানে ওয়ালেট অ্যাড্রেসটি বসাবেন আমার ওয়ালেট অ্যাড্রেসটি বসানো রয়েছে সুতরাং এখানে এভাবে শো করছে এরপর আপনি অ্যামাউন্টটা শো অ্যামাউন্টটা এখানে যোগ করবেন এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে কত হলে আপনি উইথড্র নিতে পারবেন এখানে অলরেডি দেয়াই রয়েছে মিনিমাম 0.004 BTC হলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন অলরাইট এবার দেখাচ্ছি 0.004 পয়েন্ট বিটকয়েন সমান বাংলাদেশি টাকা কত হয় সেটি আমার গুগলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি বিটকয়েন টু বিডিটি টাকা দিয়ে চার্জ দিয়েছি চার্জ দেওয়ার পরে আমি zero point zero zero four bitcoin এখানে বসিয়েছি বসানোর পরে বাংলাদেশি টাকা করছে প্রায় তিন হাজার চুরানব্বই টাকা এর মতো আপনি যদি ফ্রিতে এই ওয়েবসাইটটিতে কাজ করতে চান তাহলে অবশ্যই ইনকামটুকু উদ্যোগ নিতে পারবেন খুব সহজে যখন আপনার এই ফ্রি বিটকয়েনটি এতটুকু হয়ে যায় দ্যাটস ইট অর্থাৎ খুব সহজে আপনি ফ্রিলি এই টাকাটা যদি ইনকাম জেনারেট করতে পারেন মোটামুটি আপনার হাত খরচের টাকাটা এনশিওর করে নিতে পারবেন দ্যাটস ইট আমার অলরেডি ব্যালেন্স রয়েছে এত অর্থাৎ আমার যখন zero point zero zero four BTC হবে তখন আমি এসে এখানে বসিয়ে এরপর আমি সাইড বক্সে ক্লিক করে কনফার্ম উইথড্রতে ক্লিক করার পরে আপনার ওয়ালেটের মধ্যে তার মানে কয়েন বেস যেটি বিটকয়েন আপনি অ্যাড্রেস দিয়েছেন সেই বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে পেমেন্ট অ্যাড হয়ে যাবে সেখান থেকে আপনি সরাসরি বিকাশ মধ্যে মধ্য রকেটের মাধ্যমে সেটি পেপার রকেটে নিয়ে আসার সিট এতটুকুই অর্থাৎ খুব সহজে আপনি বাইমাইন ডট আইও থেকে বিটকয়েন গুলো আপনার কয়েন বেস ওয়ালেটের মধ্যে নিয়ে আসতে পারবেন কয়েন বেস ওয়ালেটে নিয়ে আসার পরে সেটি বিকাশে নিয়ে আসতে পারবেন দ্যাটস ইট অনেকে কিন্তু বোঝে বারবার আমি একটি কথা দুবার বা তিনবার বারবার রিপিট করে থাকি এই জন্য যে যারা যাতে করে আপনারা খুব সহজে মানে অনেকে কিন্তু বিরক্ত হয়ে যান যে এক কথা কেন বারবার বলি এক কথা বারবার বলার উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই নতুন রয়েছেন বা বিজ্ঞানের লেভেলে রয়েছেন বা বুঝতে পারে না কিন্তু তারা আর্নিং জেনারেট করতে চাচ্ছেন সুতরাং তাদের উদ্দেশ্যে এক কথা বারবার বলা আপনারা যারা নতুন রয়েছেন তাদের জন্য এটি খুবই হেল্পফুল এবং যারা পুরাতন রয়েছেন তারা এই ভিডিওটি একবার দেখলে পুনরায় আর দেখতে হবে না এবং পাশাপাশি ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই ফ্রি অন আস কোয়েশ্চেন মধ্যে ক্লিক করে এখানে অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া রয়েছে সেই কোয়েশ্চেনের গুলো সাজানো রয়েছে আপনি সেখান থেকে জেনে নেবেন দ্যাটস ইট এই ওয়েবসাইটটি সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই আপনাদের যদি কমেন্ট পাই তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব আমার যখন zero point zero zero four BTC হবে তখন কিভাবে এখান থেকে উইড্রো নিতে হয় সেটি অবশ্যই দেখাবো সো সেই ভিডিওটি মিস করতে না চাইলে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন thank you so much from the core of my heart like দিন কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন I'll catch you guys in my next video আর আরেকটি স্পেশাল অনুরোধ সেটি হচ্ছে যে আপনি যদি সত্যি অনলাইন জগৎ থেকে আর্নিং করতে চান আমার প্লেলিস্টের মধ্যে ক্লিক করলে আপনি ফ্রিল্যান্সিং বিষয়ক অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন প্রায় সাতশো প্লাস ভিডিও দেওয়া রয়েছে কোনো না কোনো ভিডিও আপনাকে আকৃষ্ট করবে আমি মুখে হাত দিয়ে অন্তত বলতে পারি সুতরাং আপনি নিজের ক্যারিয়ার গঠন করতে চাইলে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখতে থাকুন দেখে নিজের ক্যারিয়ার গঠন করে আপনি ইনকাম জেনারেট করুন সেই প্রত্যাশায় করছি তো পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকবেন I'll catch you guys in my next video till then take care